হ্যাঁ রে বাবার জায়গা তো দেশের প্রবেশ করছে চারটে বেজে পঞ্চাশ মিনিটে ছয় আপনার সোজা গিয়ে লাইনে দাঁড়ান অযথা না সোজা গিয়ে লাইনে দাঁড়ান আওয়াজই শুনতে পেলাম ফ্রেন্ডসরা আমার আজকে দেখালো যে এইরকম ধরনের কোনো জায়গা আছে দেখো ওইদিকে ভিউ আর মধ্যিখানে এই ব্রিজ যেখানে হাঁটছে আচ্ছা আমি নিজেও জানি না আমি হেঁটে হেঁটে ওখানে লঞ্চ যাচ্ছে দেখো দেখতে পেয়েছো না দেখতে পাচ্ছি না আমি আমার চোখে দেখতে পাচ্ছি ওটা অনেক দূরে রয়েছে বলে আমি দেখাতে পারছি না তো ওয়েট করো দেখা যাক আগে আমি ভিডিও করছি আমার আমার ব্লগের জন্য তোমাদেরটা তোমাদের জিম্মেতে করো অনির্বাণের আইফোন ওরটা বেশি দামি দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে এরকম পেছনে আচ্ছা, লঞ্চের জন্য হায় ভগবান আমি এতক্ষণ বুঝলাম লঞ্চে উঠছি তো oh ফার্স্ট আমি লঞ্চে উঠেছি ও প্রথমবার উঠেছি ভয়ও লাগছে ভাই সাঁতার জানি না ওইদিকে মন্দিরটা দেখতে পাচ্ছ দাঁড়াও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি গাছ দেখো সো ওয়েল সামনেই দক্ষিণেশ্বর মন্দির ওই যে ওভারভিউ কিছুক্ষণ বসি যা কখন ছাড়ে দেখা যাক হ্যাঁ ওদের তো ফটো তুলতে হবে আমরা তো ঘুরেই গেছিলাম ছেড়ে দিয়েছি বলতে পারছি না ছেড়েছে কিনা না এখনো ছাড়েনি লঞ্চ ঘোরাচ্ছে এই খুব টাইটানিক ফিল হচ্ছে জানি না কেন look at বন্ধুরা আমি তোমাকে আবার রিপিট করছি আমি এখানে এত বছর থেকে আমি আমার এই জায়গায় যে এত সুন্দর একটা আছে আমি জানতাম না at this view. Look at this view. So আমার বন্ধুরা এখন পেছন দিকে জানি না কি করছে জ্যাক অ্যান্ড রোজ হয়ে গেছে ওরা নিজেকে এখন টাইটানিকের জ্যাক অ্যান্ড রোজ ভাবছে এখানে একটা পেছনে একটা মেয়েকে একা ফেলে রেখে দিয়ে সো আমি এখন যাচ্ছি সামনে হাওয়া আসছে আ কি সুন্দর সামনের ভিউটা সিরিয়াসলি মনে হচ্ছে নাকি like a rose just look at this view না তুমি এটা আমি চা এটা কি না চাটা ওখানে রাখো হাত নি পড়ে একদম পড়ে আগে বিস্কুট খেয়ে নি কি অবস্থা একটা মোটা চা খাচ্ছে চা জন্য আমার হাতের অবস্থা কি হয়েছে আরে চা পুরো চাটা হাতে ফেলে দিয়েছিল রিসেন্ট যখন গেলাম পুরো পুরো গেছিল হাতে তখন হাত গেছিল নিচ্ছে আর করো না ভাই অনেক ভিডিও বানিয়েছো এবার বাড়িতে গিয়ে বানাও চলো না Thank you. সব এখানে একাই একাই ব্লগ করছি বাইরে আর কি করবো এখানে বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি চুল ফুল আমার সব কিছুই ভিজে গেছে এই যে খুব ভালো মানে আসলেই না ব্লগ করতে মানা করছে ব্লগ করতে দিচ্ছিল না ব্লগ করলে কি যায় আসে কে জানি যাই হোক এখানে এখন এই গঙ্গার এখানটা রয়েছি আমার ফ্রেন্ডস আমার বয়ফ্রেন্ড সব দাঁড়িয়ে আর এখানে এসে ভুল করলাম দূর চুল গেল ভিজে চুল আরে দেখো না পুরো চুল ওয়েট হয়ে গেছে বাড়ি গিয়ে ওটা তোমরা যদি পরিষ্কার করে না নাও তো আমি কি করব এখন দেখা যাক কি করি নেক্সট কি হয় আর আমাদের লিড নিয়ে লাভ নেই বলে সেই হ্যাঁ। হ্যাঁ। আগে তো